পাঠিয়েছেন আমি পৃথিবীতে আল্লাহর বান্দা আমি পৃথিবীতে আল্লাহর হয়ে আসি নাই আমি পৃথিবীতে কঠ হয়ে আসি নাই আমি পৃথিবীতে আল্লাহর বান্দা আমি পৃথিবীতে নবী হয়ে এসেছি হযরত আমি হলাম আল্লাহর বান্দা আব্দুল্লাহ শব্দের অর্থ কি আল্লাহর বান্দা নাকি গণ আজকে খ্রিস্টানরা আগামীকাল গণ হিসাবে যিশুকে গণ বানিয়ে মূর্তি বানিয়ে পূজা দেবে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আল্লাহর বিশেষ ক্ষমতা নিয়ে যে কথা বলেছিলেন ক্বালা ইন্নী আবুদুল্লাহ আমি হলাম আল্লাহর আল্লাহর অংশীদার হয়ে আসি নাই আমি আল্লাহ আমাকে করবেন পাঠিয়েছেন আমি যেখানে থাকি না কেন আমি ঈসা মাটিতে থাকলাম এবার বরকময় আসমানে থাকলাম এবার বরকময় যেখানে আমি থাকবো সেখানে আল্লাহ বরকর দান করবেন ওই স্থানকে বরকরময় করবেন এবং তিনি বলেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন বিশ্বলাতি নামাজ আদায় করার জন্য কি আদায় করার জন্য আমাদের নবীজি পূর্বের শেষ রাসুল এবং নবী যার উপর পৃথিবীতে আগমন করেছেন একজন আল্লাহর বান্দা হয়ে একজন আল্লাহর নবী হিসাবে একজন আল্লাহ রাসুল হিসাবে একজন মেসেঞ্জার হিসাবে গড হিসাবে নয় ঠিক কিনা ঠিক এবং হজরত ইসা আলী ইসলাম গডের পরিচয় এসেছেন তিনি নিজের গড হওয়ার জন্য আসেন নাই তিনি নবী হয়ে এসেছেন রসুল হয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে রহি এবং উনি বার্তা নিয়ে এসেছেন অবশ্যই হল আজকে সারা পৃথিবীর ইসলাম আলী ইসলাম আলাইহাসালাম ইসা আলাইসালামের সম্মানিত আমাদান তিনি হচ্ছেন হজরত মারিয়াম ওনাকে এবং আল্লাহকে পাঁচা রক্তার শিশু এবং তারা তিনজনকে একটা পরিবার বানিয়ে মেরি অর্থাৎ মালিয়া বিশ্বাস করে তারা তিনজনকে গল্প মনে করে এবং তারা আগামীকাল এই তিনজনকে মূর্তি বানিয়ে তাদেরকে পূজা দেবে উপাসনা গির্জা গিয়ে উপাসনা করবে চিৎকার দিয়ে বলুন আল্লাহ বলেন আমি আল ইমরানকে পৃথিবীবাসীর উপর সম্মান দান করেছি এটি আমার মহত্ব প্রকাশের জন্য আমার বরত্ব প্রকাশের জন্য আমি কাউকে ঘর বানিয়ে পৃথিবীতে পাঠাইনি আমি যাকে পাঠিয়েছি তিনি হচ্ছেন আমার রসুল আমার নবী আল্লাহ রাব্বুল হজরত ইসা আলাই ইসলামের পরিবার সম্পর্কে বিশদ আলোচনা করেছেন হজরত ইসা আলাই ইসলামের নানি তার পরিচয় দিয়েছেন ইমরানের স্ত্রী ঈসা আলাই ইসলামের কি বলেছিলাম নানি তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি আমার পেটে একটা বাচ্চা দান করেছো ওই বাচ্চাটাকে আমি বাইতুল মাকদিসের মদের জন্য বাইতুল মাকদিসের খেদমতের জন্য আমি নজর করলাম আমার সন্তান মুক্ত থাকবে আপনি আমার নজর মান্নত কবল করুন ঈসা আলাইহিস সালামের নারী যখন বাচ্চা প্রসব করলো কারণ মা ওয়াদাতহা ক্বালা রব্বি ইন্নি ওয়ালাদুহা উনসা বাচ্চা প্রসব করে দেখলো ওই বাচ্চাটা সন্তান নয় জন্মে সন্তান সে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমি আপনার কাছে বাইতুল মুকাদ্দাসের খাদমতের জন্য একটা সন্তান উৎসর্গ করেছিলাম ছেলে সন্তান চেয়েছিলাম আপনি মেয়ে সন্তান দিলেন আমি চেয়েছিলাম ছেলে সন্তান আপনি দিলেন কি বলেন মেয়ে সন্তান আমরা অনেক আল্লাহর কাছে চাই ছেলে আল্লাহ আমাদেরকে দেয় মেয়ে কিনা বলো অনেকে আল্লাহর কাছে চাই মেয়ে আল্লাহ আমাদেরকে দান করেন ছেলে কিনা বলো কিন্তু আমার জন্ম ছেলে কল্যাণ হবে আমার জন্য মেয়ে কল্যাণ হবে না কে জানে তোমাদেরকে আমি যে মেয়ে দান করেছি এই মেয়ের তুলনা সন্তানের হবে না তোমাকে আমি মেয়ে সন্তান দান করেছি আল্লাহ তোমাকে মেয়ে দেয় নাই ওই মেয়ের নাম রেখে দিলাম মারিয়াম সাম্মাই তোহা মারিয়াম এই কথা শুনে মারিয়াম সালামের মা আল্লাহ দরবারে শুক্রিয়া বললেন খুশি হয়ে গেলেন আপনি আমার ছেলে মেয়ে হোক আমার সন্তানের উপর আপনি রাজি হয়ে গেছেন আমার মেয়ে সন্তানের নাম রেখে দিয়েছেন মারিয়াম আল্লাহ তোমার কাছে পানা চাই আমার এই মেয়ের সন্তান এবং ওই মেয়ে যেন অভিশপ্ত শৈতানের ওয়াসওয়াসা থেকে রাখেন অবশ্যই বলুন এই মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মাকদিসের মেয়ে হলো দিয়ে দিলেন এবং মারিয়ামকে বুকে লালন পালন করবে সেখানে সবাই কানাকানি করলো কেউ বল আমি পালন করব কেউ বল আমি পালন করব সেখানে তো লাটারি বড় লাটারির মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালামের খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম একজন কবি ছিলেন ওই নবীর পাগের মধ্যে লটারি আসলেন দিয়ে বলুন সুবহানাল্লাহ তখন মারিয়াম একটা বাইতুল মাকদুসের اشترط ان كل دخل عليها زكريا المحراب وجد عندها رزقا সেখানে দেখা যেত মারিয়াম মানে মানে আলাইহিস সালামের রোমের মধ্যে অমৌসুমী আনছিলেন তোমার সামনে যে ফল ফুল আছে ওই ফল ফুলটা বাজারে পাওয়া যাবে এটা আনছিলেন ফল তোমার মধ্যে কে দিয়ে বলেন উনি আন্না লাকি থেকে পেলে এগুলো আল্লাহ পাক আমাকে মাধ্যমে থেকে থেকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন চিৎকার দিয়ে আল্লাহ বলে দিলেন খাই আমি যেটা খাই সেটা ইচ্ছাই খাই না আমি যেটা খেতে পারি না আমার আল্লাহর ইচ্ছাই খেতে পারি না যেটা আমি খেতে পারি এটা আমার আল্লাহর ইচ্ছাই খেতে পারি যে আল্লাহ তুমি অক্সিজেনের দিতে পারো আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমার একটা সন্তানের দরকার আল্লাহ তুমি চাই আমার বৃদ্ধ হয়ে একটা সন্তান দিতে পারো তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন মেহরাবে আল্লাহ একজন দিলেন আল্লাহ তোমাকে ইয়াহিয়া সন্তানের সুসম্পদ দেওয়া হলো কে পারে আল্লাহ পারে আমার আল্লাহর শক্তি আছে না নাই সেদিকে যাচ্ছি না অনেক মন্দ তারপর আল্লাহ পাক মারিয়ামকে বলেন ইয়া মারিয়াম إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين ইচ্ছা তোমাকে মনোনীত করলেন তোমাকে পবিত্র রেখেছেন তোমাকে সমস্ত বিশ্ববাসীর উপরে তোমাকে মর্যাদা করেছেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এভাবে হঠাৎ একদিন জীবনের তোমার একটা সন্তান হবে আল্লাহ তোমাকে একজন সন্তান দান করবেন যার নাম হবে আল মাসিহ ঈসা ইবনে মারিয়াম তিনি ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া এই পৃথিবীতে অনেক সম্মানী হবে এটা তোমার সন্তান হবে হযরত মারিয়াম বললেন ফারেশতা কোশন আন্না আমার পেটে কিভাবে বাচ্চা হবে ওলাম আমাকে কোন পুরুষ স্পর্শ করেনি ওলাম আমি তো কোনো বেবিচারে নয় কারো সাথে বেবিচার করিনি আমার পেটে কিভাবে সন্তান হবে আমার কোনো বিবাহ হয়নি এভাবে আল্লাহ পৃথিবীতে স্থাপন করতে আল্লাহ আদমকে বাবা মা যারা সৃষ্টি করলেন আল্লাহ হজরত ঈসার মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার আল্লাহ আবার এটা হচ্ছে এটা হচ্ছে আল্লাহর বিশেষ আল্লাহ চাইলে বাচ্চারাও সন্তান দিতে পারেন তার উদাহরণ হলো হযরত চিৎকার দিয়ে বলুন ভাইরা আমার বন্ধুরা আমার এবার হযরত মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হলেন এবার তিনি চিন্তিত হয়ে গেলেন কোথায় যাব আমি এই বাচ্চা কোথায় প্রসব করব আমার কোনো স্বামী নেই মানুষ আমাকে কি বলবো কি বলবো কত দুঃখে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দূর চলে গেলেন মরুভূমিতে فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة مريم একদিন খেজুর আল্লাহ গো আমাকে এই কষ্ট কেন দিলে এই বাচ্চা আমি একা একা আসমার খেজুর নিচে আমি বসে আছি আমার পাশে কেউ নাই এই বাচ্চা আমি সমাজে কিভাবে মুখ দেখাবো মানুষ আমাকে কি বলবে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও মানুষ যেন আমাকে ভুলে যায় আল্লাহ বলেন মারিয়াম তুমি মঞ্চ বলেন আমি আছি فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا মারিয়াম রে আমি বুঝতে পেরেছি তোমার কোন কিনে লেগেছে তুমি কি কোন কিনে পেয়েছ তুমি তোমার পায়ের নিচে একটু তাক- তাকাও আমি তোমার পায়ের নিচে ঠান্ডা সুস্বাদু পানির নহর আমি আল্লাহ জারি করে দিয়েছি মারিয়াম চিন্তা করলেন এই মরুভূমিতে যেখানে ফোটা পানি নেই আমার পায়ের তোলে ওই নাজল হওয়ার সাথে সাথে পানির নহর জারি হয়ে গেছে চিৎকার দিয়ে বলুন এবার আল্লাহ ওহি পাঠালেন ইলাইকি আলাইকি তোমার পাশে যে গাছ আছে ধরে একটু নাড়াচাড়া করো আল্লাহ বিশেষ কুদরতি ভাবে ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যবস্থা করলেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা নবী মারিয়ামরে তুমি খাও ওয়াশরাবি পান করো ওয়াকরি আইনা চক্ষুটাকে এবার শীতল করো চক্ষুটাকে ঠান্ডা করো নিজের বুকের সন্তানকে তুমি বুকের মধ্যে জড়ায় নাও এটা তোমার সন্তান এটি এমন তেমন সন্তান নয় এটি হচ্ছে হজরত ইসা আলাইহিস সালাম একজন নবী তোমাকে দান করেছে পিতা ছাড়া তুমি এটা সাধারণ শিশু মনে করো না আমি তোমাকে অসাধারণ পুত্র সন্তান দান করেছি হযরত মারিয়ামকে আল্লাহ পাক করে শিখিয়ে দিলেন মারিয়াম সন্তান অবস্থায় তোমাকে দেখে তখন তোমার কাছে জিজ্ঞেস করবে এই সন্তান তোমার তো বিবাহ হয়নি তখন তুমি বলবে إني نظرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا আমি আল্লাহর জন্য রোজা রেখেছি সুতরাং ওই জামানের মধ্যে রোজা অবস্থায় কথা বলা নিষেধ ছিল আমি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 আমার মায়ের গর্ভে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমি পৃথিবীতে আল্লাহর বান্দা হয়ে আমি পৃথিবীতে আল্লাহ আমি পৃথিবীতে নবী হয়ে এসেছি ঈসা দুনিয়া থেকে কথা বলেন ইন্নী আমি হলাম আল্লাহর বান্দা আব্দুল্লাহ শব্দের অর্থ কি আল্লাহর বান্দা নাকি কোন আজকে খ্রিস্টানরা গড হিসাবে যিশুকে গড বানিয়ে মূর্তি বানিয়ে পূজা দেবে হযরত ঈসা দুনিয়া থেকে আল্লাহর বিশেষ ক্ষমতা নিয়ে যে কথা বলেছিলেন قال ইন্নী আমি হলাম সমস্ত খ্রিস্টান দুনিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দিয়েছে আমি পৃথিবীতে আল্লাহর বান্দা হয়ে এসেছি আমি পৃথিবীতে গড হয়ে আসি নাই আমি পৃথিবীতে আল্লাহর অংশীদার হয়ে আসি নাই قال إني عبد الله আমি হলাম আল্লাহর বান্দা কিতাবান আল্লাহ পাক আমাকে কিতাব দান করবেন সেই কিতাবের নাম হবে ইনজিল নাবিয়্যা আল্লাহ আমাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন মুবারাকান আল্লাহ পাক আমাকে বরকতময় করবেন আইনামা কুনতু আমি যেখানে থাকি না কেন আমি ঈসা আলাইহিস সালাম থাকলাম আমি বরকতময় আসমানে থাকলাম আমি বরকতময় যেখানে আমি থাকবো সেখানে আল্লাহ পাক বরকত দান করবেন ওই স্থানকে বরকতময় করবেন এবং তিনি বলেন ওয়াউসানি আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন বিশ্বলাতি নামাজ আদায় করার জন্য কি আদায় করার জন্য আমি তোমাকে সৃষ্টি করলাম তুমি কোনোদিন তোমার মায়ের হবে না তোমার তো বাবা নাই বাবার হবে না তোমার একটা মা ওই মা তোমার জন্য কত যন্ত্রণা তোমার জন্য মানুষের কত কথা শুনেছে তুমি মায়ের কোনদিন অবান্ত হবে না خالدا فيه ولا আমি হলাম আমি হলাম আল্লাহ চিৎকার দিয়ে বলুন আলাইয়া আমার উপর শান্তি বর্ষিত হোক নামে যত্ন গ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব সেদিন আমার প্রশান্তি প্রদর্শন বর্ষণ আবার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 মিলাও ইহুদিদেরকে কিভাবে তোমরা সাহায্য করো যদি তোমরা সেই পোষণ করো তাহলে তোমাদের উচিত মুসলমানের বিরুদ্ধে যারা মুসলমানরা ভালোবাসে অন্তর দিয়ে ভালোবাসে যারা হযরত ঈশা আলাইহিস সালাম সত্তার সাথে নাম ঘোষণা করে ঈশা সালামের নামে কোরআনের ভিতরে সূরাত মারিয়াম আল্লাহ পাক সূরা নাযিল করেছেন এমন মুসলমানের সাথে তোমাদের বন্ধুত্ব করা উচিত এবং যারা তোমরা মনে করো ইহুদিরা তোমাদের নবীকে হত্যা করেছে সমস্ত যুদ্ধ অস্ত্র শস্ত্র ইহুদিদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ ঘোষণা করা উচিত কিনা বলো আজকে তারা ইহুদিদের সাথে আসার ভিতরে ভিতরে হাত মিলায় একদিকে তারা ইসা ইসলামকে তারা হত্যা করেছে এই আকিদা পোষণ করে সুতরাং বর্তমান খ্রিস্টানের যে আকিদা এবং কাজের সাথে কোনো মিল নেই তারা হচ্ছে কাফের তারা হচ্ছে কাফের কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই ঈসা আলাইসালামের আকিদের সাথে কোনো সম্পর্ক নেই ঈসা আলাইসালামের সাথে কোনো সম্পর্ক নেই এরা হচ্ছে কাফের এরা হচ্ছে মুশরিক এরা আমরা ইসাকে ঈসা মারিয়ামকে আমরা হত্যা করেছি আল্লাহ বলেন ওমা কাতালুহ তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই ওমা তোমরা যেই ব্যবহার করো যেই দিয়ে তোমরা প্রতীক বানিয়েছো এটা মিথ্যা ঈসা আলাইহিস সালামকে চড়ানো হয় নাই ওয়ালাকিন বরং তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে গিয়েছিল তাদেরকে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের বানিয়ে দিয়েছিল এবং ইহুদিরা ওই মানুষগুলোকে হত্যা করেছে তারা তাদেরকে হত্যা বিহি মিন ইল্লা আযন্নি এটা তারা ধারণা করে বলে কোন জ্ঞানহীন তারা কথা বলে আল্লাহ পাক বলেন আমি ঈসাকে আমি আমার আসমানে উঠিয়ে নিয়েছি ইলাইহি ওয়া আল্লাহু হাকীমা আর আল্লাহ হচ্ছে মহাপরাক্রমশালী এটা আল্লাহর শক্তি আছে না শক্তি আছে না নাই আল্লাহ পাক এত বড় একজন নবীকে নবীদের উম্মত হিসাবে পৃথিবীতে আসবেন এই পৃথিবীতে কোরআনের বিধান শাসন করবেন কোরআনের বিধান প্রতিষ্ঠা করবেন কোরআনের শাসন পরিচালনা করবেন এবং তিনি তার জালকে হত্যা করবেন সাথে এবং পৃথিবীতে সেই দিন কোন খ্রিস্টান থাকবে না সত্যিকারের খ্রিস্টানরা সবাই মুসলমান হয়ে যাবে আর বাকি খ্রিস্টানরা অর্থাৎ ঈসা আলাহ সালামের শ্বাস প্রশ্বাসের সহ্য করতে না পারে তারা সকলে মৃত্যুবরণ করবে চিৎকার দিয়ে বলুন সোহান ঈসা ইসলামের মাধ্যমে ইসলামের বিচারই হবে ঠিক না হলো আল্লাহ তুমি আমাদেরকে যদি হায়াত রাখো অর্থাৎ ঈসা ইসলামের একসাথে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে চিৎকার দিয়ে আমরা সেই শান্তি আমরা চাই কি চাই না আল্লাহ আমরা আমাদেরকে সকলকে ইমাম মাহাদি এবং ঈসা ইসলামের শৈলী খাবার দান করুন আমরা যদি মনে মনে আমাদের বংশধরদেরকে আল্লাহ পাক যেন হজরত ঈসা আলাইহিস সালাম মাহাদি ইমাম মাহাদি আলাইহিস সালামের শৈলী খাবার তৌফিক দান করেন চিৎকার দিয়ে